আচ্ছা গত ক্লাসে আমরা যে কাজটুকু করেছিলাম খুবই সিম্পল এবং খুবই বেসিক ছিল তাই না যে আমরা শুধু এম এলে কীভাবে কোড লিখতে হয় সেটুকু দেখেছি কিভাবে হচ্ছে এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত ছয়টি ট্যাগ ইউজ করতে হয় সেইগুলি দেখেছি তাই না আর কিভাবে হচ্ছে আপনি একটা নতুন করে ফাইল ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করতে পারেন নোটপ্যাড প্লাস প্লাস থেকে সেটা দেখা হয়েছিল তো আজকে আমরা দেখবো যে গত ক্লাসে যেভাবে সেভ করছিলাম ফাইলটা আজকে সেইভাবে করব না আজকে একটু শর্টকাট ওয়েতে করব। যেমন গত ক্লাসে যে বিষয়টা ছিল যে আমরা যখন হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম তারপর কোথায় গেলাম ফাইল থেকে সেভ অ্যাজ সেভ অ্যাজ থেকে আবার কোথায় গিয়েছিলাম অল টাইপস করে দিয়ে তারপর ইন্ডেক্স ডট এইচটিএমএল দিয়ে যেখানে আমরা সেভ করতে চাচ্ছি সেই ডিরেক্টরি বলে দিয়ে তারপর সেভ করে দিয়েছিলাম তো বিষয়টা একটু জটিল ছিল তাই না তো আজকে দেখি ইজিলি করা যায় কি না এই যে জটিল কাজটাকে আমরা সহজে করব। তো আপনাদের কাজ যেখানে হচ্ছিল আমরা যে কাজগুলো করব সব কিছু একটা ফোল্ডারের ভিতরে তো করব তাই না তো আমরা যেটা করতেছিলাম ডিসপিসির ভিতরে ছিল হচ্ছে ইর মধ্যে পলিটেকনিক টু আপনাদের কি ওয়েব ফোর তাই তো আপনাদের ব্যাস ওয়েব ফোর না ওয়েব ফোরের ভিতরে আমরা ডে ওয়ানের ভিতরে গত ক্লাসের কাজগুলো করেছিলাম আজকে আমাদের কি ডে টু না তো আমি নতুন করে একটা ফোল্ডার করে নিচ্ছি দেখেন ডে টু নামে হ্যাঁ ডে টু এখন এই ডে টুর ভিতরে আমরা যেটা করব আমাদের হচ্ছে একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল নিতে হবে তাই তো তো এই ফাইলটা নেওয়ার কাজ আমরা গত ক্লাসে ওইভাবে করেছিলাম নোটপ্যাড প্লাস প্লাস থেকে কিন্তু আজকে আমার এই যে ডে টুর ভিতরে একটা নোটপ্যাড প্লাস প্লাসের জন্যে বা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করব হ্যাঁ মাউস থেকে রাইট বাটন ক্লিক করে যাব কোথায় নিউ হ্যাঁ নিউ থেকে যাব হচ্ছে টেক্সট ডকুমেন্টে টেক্সট ডকুমেন্টে ক্লিক করলে আপনাদের এরকম কিছু একটা আসবে new text document dot TXT মানে এক্সটেনশন সহ এখানে আসছে ঠিক আছে যে new text document dot TXT অনেকের আবার ডট টিএক্সটি কথাটা আসবে না যাদের যাদের ডট টিএক্সটি আসবে না তারা তারা এইভাবে ক্রিয়েট করতে পারবেন না মানে অনেকের এইরকম আসবে আর কি বিষয়টা হচ্ছে যে আপনার ফোল্ডার অপশনে অনেকের এক্সটেনশনটা হাইট করে দেয়া থাকে হ্যাঁ এই যে এরকম থাকে এই যে হাইট করে রাখা থাকে তখন তা শুধু এরকম আসবে নিউ টেক্সট ডকুমেন্ট তো এরকম আসলে কিন্তু সে ক্রিয়েট করতে পারবে না তাহলে তাকে কি করতে হবে অর্গানাইজ থেকে যাইতে হবে কোথায় ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন এখান থেকে যাইতে হবে হচ্ছে ভিউ ভিউয়ে গিয়ে এই যে এই কথাটাকে উঠাই দিতে হবে ঠিক আছে একটু খেয়াল করেন এই যে এখানে দেখেন hide extension for known file types এখানে আমরা কি করব এটাকে উঠাই দেবো দিয়ে দিলে আমাদের কি হবে এখানে এক্সটেনশন সহ আসবে যেমন ডট টিএক্সটি আসছে এখন আমরা এখান থেকে যে কোনো ফাইল ক্রিয়েট করে নিতে পারবো ঠিক আছে যে কোনো file index file CSS file PSP file যা খুশি সব ফাইল আমরা কি করতে পারবো এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবো কীভাবে করব এটার উপর রাইট বাটন ক্লিক করে যাব হচ্ছে কোথায় রিনেম রিনেমে এসে এখানে বলে দিব যে হচ্ছে ইন্ডেক্স ডট ডটের পরে কি থাকবে এইচ ঠিক আছে এই যে দেখেন আমাদের ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে ইন্ডেক্স ডট এইচটিএমএল মানে আমাদের একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট হয়ে গেল যেটা আমরা গত ক্লাসে কি করছি অনেক কাহিনী করে তারপর এটা ক্রিয়েট করছিলাম তাই না তো হ্যাঁ এখন বলার দরকার নেই এখন শুধু দেখে দেন পরে ওটা দেখব ঠিক আছে আর কি প্রবলেম হচ্ছে আমি যখন সময় দিব বা যখন ই করব তখন একসাথে কাজ করতে বারণ করছি যে দুইটা একসাথে করা যাবে না করলে হবে না ঠিক আছে তো একটু খেয়াল করেন সেটা হচ্ছে যে আমরা এই ফাইলটাকে কি করব এই ফাইলটাকে হচ্ছে আউটপুট দেখার জন্য মানে এই ফাইলের আউটপুট দেখার জন্য কোনো একটা ব্রাউজারে রান করতে হবে তাই না তো এখানে দেখেন একটা ব্রাউজারের আইকন ধরে আছে কোনটা ক্রোম চাইলে আপনি এটাকে চেঞ্জ করে কি করতে পারেন মজিলাতেও দিতে পারেন আবার ইন্টারনেট এক্সপ্লোরেও দিতে পারেন তাহলে রাইট বাটন ক্লিক করে জাস্ট ওপেন উইতে যাইতে হবে ওপেন উইতে গেলে দেখেন যে সব কয়টা আপনার ব্রাউজার যে কয়টা দেওয়া আছে পিসিতে সব চলে আসবে যে যেটাতে খুশি সেটাতে রান করে দেন তো এখন আমাদের দরকার নাই এখন আমাদের যেহেতু ক্রোম ধরে আছে তার মানে এটাতে ডাবল ক্লিক করলে রান হবে কোথায় ক্রোমে তো দেখি ডাবল ক্লিক করে রান হয় কি না দেখেন রান হয়ে গেছে ফাইলটা তাই না যে ফাইলটা আমরা ইন্ডেক্স ডট এসএমএল ফাইল নিলাম সেটা রান হয়ে গেছে বাট এটাতে কিছুই নাই আছে কিছু আছে কোনো কোড নাই তারপর কোনো ইনফরমেশন নাই টাইটেল বারে মানে টাইটেলটা দেওয়া নাই তো এই সব কিছু দিতে গেলে আমাদের কি করতে হবে সব কিছু দিতে গেলে কোড লিখতে হবে তাই তো এইচটিএমএল এর কোড লিখতে হবে তো এই কোড লেখার জন্য আমাদের এই ফাইলটাকে ওপেন করতে হবে কোথায় একটা কোড এডিটরে না যে কোনো একটা কোড এডিটরে ওপেন করতে হবে তো কোড এডিটর হিসেবে আমরা ইউজ করব কি নোটপ্যাড প্লাস প্লাস যদি আমি রাইট বাটন ক্লিক করি আর যদি আপনাদের পিসিতে নোটপ্যাড প্লাস প্লাস দেওয়া থাকে তাহলে রাইট বাটন ক্লিক করলে যে এরকম একটা কিছু আসবে নোটপ্যাড প্লাস প্লাস ঠিক আছে তো এখন যদি আমি নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করি তাহলে মানে আমাদের হচ্ছে ফাইলটাকে এডিট করার জন্যে ফাইলটা কোথায় চলে আসছে নোটপ্যাড প্লাস প্লাসের মধ্যে চলে আসছে তাই না যেমন দেখেন এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল এখন এই ফাইলের মধ্যে যত রকমের কোড লিখতে হবে আমরা এখানে লিখতে পারবো কন্ট্রোল এস দিয়ে সেভ করব আর আউটপুট দেখব কোথায় এই যে ব্রাউজারে যেখানে আমরা রান করে রাখছি ঠিক আছে তো একটু খেয়াল করেন যে আমাদের গত ক্লাসে বেসিক কিছু কোড ছিল আমরা দেখেছি যেমন এইচটিএমএল শুরু করতে হয় শেষ করতে হয় হেড শুরু করতে হয় শেষ করতে হয় বডি শুরু করতে হয় শেষ করতে হয় দেখেছিলাম না ট্যাগ বলে দেখেছিলাম তো এ কোড লিখতে গেলে মিনিমাম যে কোডটুকু লিখতেই হবে সেটুকু হচ্ছে যে এরকম এইচটিএমএল ট্যাগ শুরু করতে হবে সাথে সাথে এই ট্যাগটাকে কী করে নিতে হবে শেষ করে নিতে হবে দেন এর ভিতরে যত কোড আছে যত ট্যাগ আছে আমাদের এ সব এর ভিতরে হবে ঠিক আছে তো যদি আমি এর ভিতরে করতে চাই ইন্টার দিলাম দিয়ে একটু ফাঁকা জায়গা করে নিলাম এখন এখানে এসে আরেকটা ট্যাগ আমাদের নিতে হবে যেটার নাম কি হেড হেড ট্যাগ শুরু করতে হবে আবার হেড ট্যাগটাকে শেষ করতে হবে আচ্ছা শুরু শেষ করলাম এখন এই হেড ট্যাগের ভিতরে আমাদের কি থাকে বলেন দেখি টাইটেল থাকে তাহলে এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে টাইটেল টাইটেল শুরু হলো টাইটেল শেষ হলো ঠিক আছে তো টাইটেলের ভিতরে যা দিব তাই আমাদের কোথায় শো করবে ওই টাইটেল বারে পেজের টাইটেল বারে আচ্ছা হেডের পরে আমাদের থাকে কি বডি বডি শুরু করতে হয় বডি শেষ করতে হয় এতটুকু হচ্ছে আমাদের এইচ টেমেলের বেসিক কোডটুকু মানে যে কোনো ফাইলে আপনার এতটুকু কোড কি করতে হবে লিখতেই হবে ঠিক আছে তো এখন দেখেন এতটুকু কোড লেখার পরে আমরা যেটা করব টাইটেল বারে একটা টাইটেল দিয়ে দিতে পারি পারি না তো আমি এরকম দিলাম মনে করেন যে হচ্ছে ওয়েব জিরো ফোর আর এখানে দিতে পারি হচ্ছে ডে জিরো টু এরকম কিছু একটা দিলাম টাইটেল বারে তাই না এখন আমি কন্ট্রোল এস চেপে দিয়ে সেভ করে দিলাম যদি আমরা এই ফাইলটাকে রান করি খেয়াল করেন আমরা এই যে এখানে আসলাম এখানে তো আমাদের ফাইলটাকে রান করা আছে এখন যদি রিফ্রেশ করে দিই তাহলে আমাদের টাইটেল বারে টাইটেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছা টাইটেল আমরা চেঞ্জ করতে পারলাম এখন বডির ভিতরে কিছু দিতে হবে তাই তো তাহলে এই যে আমরা বডি ট্যাগ নিয়েছি বডি ট্যাগের ভিতরে গত ক্লাসে আমরা দেখেছিলাম যে এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত ছয়টি ট্যাগের কাজ তাই না এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত যে ছয়টি ট্যাগ ইউজ করছিলাম ছয়টি ট্যাগের কিছু বৈশিষ্ট্য ছিল মনে আছে কীরকম মানে এইচ ওয়ান লেখাটাকে সে কি করবে টেক্সটটাকে বড় করে দেখাবে নর্মাল টেক্সটের থেকে এবং পুরো লাইনটাকে সে ব্লক করে নেবে এবং টপ বটমে একটা মার্জিন নিয়ে নেবে তাই না ঠিক এইচ টু এরকম ছিল এইচ থ্রি এরকম ছিল বাট কি ক্রমান্বয়ে একটু ছোটো হচ্ছিল এরকম ছিল বিষয়টা আচ্ছা আজকে আমরা নতুন কিছু ট্যাগ দেখি যেমন আমরা ওয়েবসাইটে দেখি না যে অনেক টেক্সট আছে যে কি হচ্ছে স্ক্রল হচ্ছে তাই না মানে চলন্ত লেখা আর কি লেফট থেকে রাইটে যাচ্ছে অথবা রাইট থেকে লেফটে যাচ্ছে অথবা আপ থেকে ডাউনে অথবা ডাউন থেকে আপে এরকম দেখি নাই অনেক ওয়েবসাইটে আছে কি না তো এরকম মানে স্কোলিং লেখা যদি আপনারা তৈরি করতে চান তাহলে আপনার এইচ এর একটা ট্যাগ আছে যেটার নাম হচ্ছে মার্কিউ ঠিক আছে ট্যাগের নামটা কি মার্কিউ যেমন আমি এই যে মার্কিউ ট্যাগটা এখানে শুরু করলাম M A R Q U double E marquee marquee tag শুরু করলে কি করতে হবে শেষ করতে হবে তাহলে শেষ করব কিভাবে এই যে স্লাশ দিয়ে তারপর ট্যাগের নাম মার্কিউ ট্যাগ শুরু করলাম শেষ করলাম এখন এর ভিতরে যাই লিখে দিবেন তাই কি হবে চলন্ত হবে ঠিক আছে তো এর ভিতরে মনে করেন যে আমি এরকম লিখে দিলাম যে welcome to IT Q solution হ্যাঁ এরকম কিছু লিখে দিলাম তাহলে আউটপুটে আমাদের কি আসবে দেখেন একটা স্কোলিং বা চলন্ত লেখা চলে আসছে আসছে না সেটা ডিফল্টভাবে কোন দিক থেকে কোন দিকে আসতেছে বলেন দেখি সে হচ্ছে ডান দিক থেকে বাম দিকে আসছে মানে তার ডিরেকশনটা এখন কোন দিকে লেফটে ঠিক আছে তার মানে সে লেফটের দিকে আসতেছে আমি চাইলে এই ডিরেকশনটাকে কি করতে পারবো চেঞ্জ করে দিতে পারবো চেঞ্জ করে আমি কি করতে পারবো তাকে আবার লেফট থেকে রাইটে দিতে পারবো চাইলে আপ থেকে ডাউনে চাইলে আবার কি ডাউন থেকে আপে ঠিক আছে আমরা ডিরেকশনগুলোকে চেঞ্জ করে দিতে পারবো বাট এখন যে ডিরেকশনটা আছে সেটা মার্কিউটাকে ডিফল্ট ডিরেকশন বুঝতে পারছেন ডিফল্ট তার মানে তার ডিফল্ট বৈশিষ্ট্য হচ্ছে এটা এখন যদি আমি এই বৈশিষ্ট্যটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমার এই মার্কিউ ট্যাগের অ্যাট্রিবিউটস ইউজ করতে হবে অ্যাট্রিবিউটস বলে কিছু আছে ঠিক আছে তো অ্যাট্রিবিউটস বলে কি আছে কিভাবে ইউজ করতে হয় সেটাতে আমরা একটু পরে আসবো আজকেই আসবো বাট একটু পরে আসবো ঠিক আছে বাকি ইনফরমেশনগুলো একটু দিয়ে নেই তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে মার্কিউ ট্যাগের ভিতরে কোনো কিছু লিখলে সেটা কি হচ্ছে চলন্ত হচ্ছে তো এই যে যে যাচ্ছে একদিক থেকে আরেক দিকে যাচ্ছে এটার একটা স্পিডও আছে তাই না চাইলে আমরা এই স্পিডটাকে কমাতে পারবো বাড়াতে পারবো আবার উপর থেকে নিচে নিচের থেকে উপরে লেফট থেকে রাইটে যেদিকে খুশি ডিরেকশনটাকেও চেঞ্জ করে দিতে পারবো তো এইগুলো দিতে হবে হচ্ছে ওই ট্যাগের অ্যাট্রিবিউটস দিয়ে তো আমরা অ্যাট্রিবিউটস কী কীভাবে লিখতে হয় একটু পরে আসবো আগে ইনফরমেশনগুলোকে দিয়ে নেই তো একটু খেয়াল করেন যে welcome to IT Q solution কথাটাকে যদি আপনি একটু বড় করে দেখতে চান ঠিক আছে মানে হেডিং আকারে দেখতেছেন তাহলে কোন ট্যাগের ভিতরে রাখতে হবে যেন এইচ ওয়ান তাহলে আমি যদি মার্কিওর ভিতরে আবার ওয়েলকামটা আইটিকিউ সলিউশনটাকে এইচ ওয়ানের ভিতরে রেখে দিই তাহলেই তো বড় হয়ে যাচ্ছে তাই না যেমন এইচ ওয়ান শুরু করলাম এইচ ওয়ান শেষ করে দিলাম আচ্ছা এবার রান করেন দেখেন এবার দেখে আসেন হেডিং আকারে আসছে না আচ্ছা হেডিং ট্যাগের কিছু বৈশিষ্ট্য আছে মনে আছে তো হ্যাঁ আচ্ছা পরে দেখেন এবার এসে আমরা যেটা করতে চাচ্ছি যে এখানে এসে আমরা এইচ টু নেব হ্যাঁ এইচ টু নিলাম এইচ টু শুরু করলাম এইচ টু শেষ করলাম আর এখানে দিলাম হচ্ছে about about IT Q solution ঠিক আছে অ্যাবাউট কি দিলাম আইটি কিউ সলিউশন তাহলে কি হবে বলেন দেখি about IT Q solution H two এখানে একটা আসবে না হ্যাঁ অ্যাবাউট আইটি কিউ সলিউশন বলে কিছু একটা দেখেন আসে কি না আসে এই যে এখানে চলে আসছে আচ্ছা অ্যাবাউটের জন্য আমরা কিছু কন্টেন্ট লিখবো এখন কিছু টেক্সট লিখবো একটু খেয়াল করেন কিছু টেক্সট আমি নিয়ে আসি এই যে এখান থেকে এই বুকে আমি কপি করে নিচ্ছি হ্যাঁ নিয়ে আমরা যেখানে কাজ করতেছি সেখানে চলে গেলাম এখন যদি আমি এখানে রেখে দিই দেখেন এই যে টেক্সট টেক্সট যেটুকু আমরা কপি করে নিলাম সেইটুকুকে আমরা এখানে এই স্টুর নিচে রেখে দিলাম বাট এই টেক্সটটুকুকে আমরা কি কোনো ট্যাগের ভিতরে রাখছি কোনো ট্যাগের ভিতরে রাখি নাই শুধুমাত্র কোন ট্যাগের ভিতরে আছে বডি ট্যাগের ভিতরে আছে তাহলে বডি ট্যাগের ভিতরে যাই লিখি না কেন সেগুলো কি নর্মাল টেক্সট আকারে চলে আসবে স্বাভাবিক তো এটাই একটু খেয়াল করেন তো সেক্ষেত্রে আমরা যদি আউটপুটে যাই আমাদের যদি পেজের আউটপুটে যাই দেখেন এখানে চলে আসছে আসছে না যে টেক্সটুকুকে আমরা নিয়ে এসে রেখে দিলাম সেই টেক্সটুকু এখানে চলে আসছে বাট এই যে উপর থেকে একটা গ্যাপ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এটা কার কারণে আসছে বলেন দেখি এইচ টু তাই না কারণ কি এইচ টুর একটা কি থাকে ডিফল্ট একটা মার্জিন আছে টপ বটমে তো এই ক্ষেত্রে আমরা এইচ টুর কারণে এই গ্যাপটুকু দেখতে পাচ্ছি তো এখন আমরা চাচ্ছি যে এখানে তিনটা প্যারাগ্রাফ তৈরি করব আমরা মানে তিনটা প্যারা তৈরি করব ঠিক আছে সেক্ষেত্রে আপনি যদি আউটপুটে গিয়ে বা আপনার কোডে গিয়ে যদি এভাবে লিখে দেন হ্যাঁ এই যে এরকম করে একটা প্যারাগ্রাফ লিখলাম এরকম করে আরেকটা লিখলাম তাহলে তিনটা লিখলাম তাই না আউটপুটে কি এইভাবে আসবে বলেন দেখি কিভাবে আসবে একটু খেয়াল করে দেখেন আউটপুটে তো আর এইভাবে আসতেছে না আমি তো কোডে লিখেছি কি দিয়ে একটার থেকে আর একটার একটা গ্যাপ সৃষ্টি করে দিয়েছি তাই না বাট আমার কি আউটপুটে এইভাবে আসতেছে কোডগুলা বা টেক্সটগুলো কি এইভাবে আসতেছে আসতেছে না আউটপুটে কীভাবে আসতেছে একসঙ্গে একদম হচ্ছে এক লাইনে এক লাইন শেষ হচ্ছে পরের লাইন শুরু হচ্ছে এইভাবে চলে আসতেছে তাই না তো আপনি চাচ্ছেন যে প্যারাগ্রাফ তৈরি করতে ঠিক আছে আপনি কি চাচ্ছেন প্যারাগ্রাফ তৈরি করতে মানে আউটপুটেও যেন আপনার এইভাবেই দেখায় সেক্ষেত্রে কি করা যায় সেক্ষেত্রে এইচটিএমএল একটা ট্যাগ আছে যদি আপনি প্যারাগ্রাফ আকারে আউটপুটে কিছু দিতে চান তাহলে এইচটিএমএল এর যে ট্যাগটা আছে সেই ট্যাগটাকে আপনাকে কী করতে হবে ইউজ করতে হবে আর এই ট্যাগের নাম হচ্ছে কি কি ট্যাগ পি হ্যাঁ বিআর আচ্ছা বিআর দিলে হচ্ছে তো লাইন ব্রেক করে দিবে বাট আমরা প্যারাগ্রাফ নেয়ার জন্য মানে প্যারাগ্রাফ সাধারণত কি হয় একটার থেকে আরেকটা এরকম একটা গ্যাপ দিয়ে দিয়ে হয় না তো আমাদের এরকম তৈরি করার জন্য পি বলে একটা ট্যাগ আছে এইচ টেমেলে কী ট্যাগ আছে পি ট্যাগ মানে একটা পি ট্যাগ আছে যেটা হলো প্যারাগ্রাফ তৈরি করে দেওয়ার কাজটা করে তো আমরা এখানে যেটা করব ওই পি ট্যাগটাকে ইউজ করব আমার কয়টা প্যারাগ্রাফ দরকার সেই কয়টা পি ট্যাগ আমি কি করব ইউজ করে দিব তাহলে এই যে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই যে এই অবধি আমার কি দরকার একটা প্যারাগ্রাফ দরকার তাই না তাহলে আমরা কি করব এখানে পি ট্যাগটাকে শুরু করব আর শেষ করব কোথায় এই যে এখানে এসে তাই না এখানে এসে পি ট্যাগটাকে আমি কি করে দিব শেষ করে দিব দেখেন যে এখানে এসে শেষ করে দিলাম তাহলে আমাদের শুরু হয়েছে এখানে পিট্যাক শেষ হয়েছে এখানে আর মাঝখানে এই কন্টেন্টগুলো আছে এই টেক্সটগুলো আছে তাই না তাহলে এই টেক্সটটা আউটপুটে কী আকারে আসবে বলেন দেখি প্যারাগ্রাফ আকারে আসবে না দেখেন এতে চলে আসছে মাঝখানে কি করছে একটা গ্যাপ বা একটা স্পেস সৃষ্টি করে দিয়েছে তো আপনারা বলতে পারতেন তো আমরা এই যে এইচ ওয়ানেও তো এইরকম একটা গ্যাপ পেয়ে যাই তাই না তাহলে আমরা তো এইস ওয়ান ইউজ করতে পারতাম কিন্তু এইচ ওয়ান ইউজ করলে কি হবে টেক্সটটাকে কি করে দিবে বড় করে দিবে তাই না বাট আমার এইচ ওয়ান তো ইউজ করার এখানে দরকার নেই এখানে আমার নর্মাল টেক্সটই কী দরকার এক্ষেত্রে আমরা কি করব শুধুমাত্র পিট একটাকে ইউজ করব সেটা কি করবে একটা প্যারাগ্রাফ তৈরি করে দিবে টপ বটম থেকে একটু গ্যাপ সৃষ্টি করে দিবে তাহলে আমাদের একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে গেল তাহলে পরে যেটা আছে সেটাকেও আমরা কি করতে পারি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে রাখতে পারি তাই না তাহলে আবার এখানে দেখেন যে আমি পি ট্যাগ শুরু করব পি ট্যাগ শেষ করব কোথায় একটু কমায় দেই এখানে এসে মনে করেন যে শেষ করে দিলাম ঠিক আছে তাহলে কি হলো যে আমাদের এই পুরো অংশটুকু আবার দেখেন এখানে পিটাক শুরু আর এখানে শেষ মাঝখানে এই টেক্সটুকু আছে তাহলে এটা কি হবে আরেকটা প্যারাগ্রাফ হবে না আচ্ছা এই যে পরে যেটা আছে সেটাকেও আমরা একইভাবে প্যারাগ্রাফে নিয়ে নিই পিটাক শুরু করলাম আবার এখানে এসে পিটাকটাকে কি করে দিব শেষ করে দিব হ্যাঁ পিটাকটাকে শেষ করে দিলাম তাহলে মাঝখানে যেটা আছে সেটাও আরেকটা কি হবে প্যারাগ্রাফ হবে তাহলে দেখেন আপনার আউটপুটে এসে তিনটা প্যারাগ্রাফ তৈরি হয়ে গেছে দেখেছেন হয়ে গেছে না তাহলে আমাদের যদি কখনো প্যারাগ্রাফ আকারে কোনো কিছু নেওয়া প্রয়োজন হয় তাহলে আমরা কি করব পি ট্যাগ ইউজ করব ঠিক আছে তাহলে পি ট্যাগের কাজ কি প্যারাগ্রাফ তৈরি করে দেয়া মার্কিউ ট্যাগের কাজ কি চলন্ত লেখা তৈরি করা এইচ ওয়ান ট্যাগের কাজ কি হেডিং আকারে দেখানো তাই না এইচ টু সেটাও হেডিং আকারে দেখায় বাট এইচ ওয়ানের থেকে একটু ছোটো করে দেখায় তাই না আচ্ছা এবার দেখেন আমরা এই পি ট্যাগের মধ্যে থেকে এই যে বাংলাদেশ যে কতটুকু আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন বাংলাদেশ এই বাংলাদেশ কথাটুকুকে কি করতে চাচ্ছে একটু বোল্ড করে মানে একটু মোটা করে দেখাতে চাচ্ছে মনে করেন যে কোনো নিউজ পেপার আপনি পড়তে গেছেন তো নিউজ পেপারের মধ্যে মাঝখানে যে কোনো একটা লেখাকে কি করছে হাইলাইট করে রাখছে তাই না কেন এটা করে জানেন যে আপনি যেন এইটা দেখে অ্যাটলিস্ট ওখানে এমন কিছু বলা আছে যেন ওইটা পড়ে আপনার পুরো নিউজটা পড়ার একটা কি হয় ইচ্ছা জাগে তাই না তো এরকম বিষয়টা যে আমি এখানে মনে করেন যে আমাদের নিউজটা আছে যেটা সেটা বাংলাদেশ সম্পর্কে আমি বাঙালি দেখা গেল যে আমি বাংলাদেশ কথাটা দেখলে একটু দুর্বল হয়ে যাবো তাই না যে দেখি পড়ে দেখি আসলে কী হয়েছে এরকম বিষয়টা তো আমরা যেটা করতে পারি যে এই বাংলাদেশ কথাটাকে যদি আমরা মোটা করে বা একটু বোল্ড করে দেখতে চাই তাহলে এইচ টিএমএল দিয়েই সেটা করা সম্ভব এর জন্যে লেখাকে বা টেক্সটকে মোটা করার জন্য বা বোল্ড করার জন্য একটা ট্যাগ আছে যেটার নাম হচ্ছে কি বি ট্যাগ ঠিক আছে বি ট্যাগের কাজ কি গোল করে দিবে মোটা করে দিবে তো সেক্ষেত্রে আমরা কোনটাকে মোটা করতে চাচ্ছি বা একটু ই করে দেখতে চাচ্ছি বোল করে দেখতে চাচ্ছি এই বাংলাদেশ তাই না এই বাংলাদেশ কথাটাকে তাহলে আমরা একটা বি ট্যাগের মধ্যে রাখবো বি ট্যাগ শুরু করলাম বি ট্যাগ বি ট্যাগ শেষ করে দিব এখন দেখেন এখন আমাদের আউটপুটে এসে যেটা হবে যে বাংলাদেশ কথাটা কি হয়ে গেছে নর্মাল টেক্সটগুলোর থেকে একটু মোটা হয়ে গেছে না একটু বোল্ড হয়ে গেছে না এটা কার কাজ বিট্যাকের কাজ ঠিক আছে আচ্ছা আমি আবার চাচ্ছি যে আইটি সার্ভিস এই কথাটাকে ইতালিক করতে ঠিক আছে কি করব ইতালিক করব মানে কি একটু বাঁকাবো ঠিক আছে তাহলে ইতালিক করার জন্য কোন ট্যাগ ইউজ করা যেতে পারে আই ট্যাগ তাহলে আমি যে অংশটুকুকে ইতালিক করব সেই অংশটুকুকে এখানে দিয়ে দিলাম যে হচ্ছে আই ট্যাগ শুরু করলাম আবার আই ট্যাগটাকে কী করে দিব শেষ করে দিব দেখেন আই ট্যাগ শুরু এবং আই ট্যাগ শেষ তাহলে মাঝখানে যা আছে সেই অংশটুকু কি হয়ে যাবে ইটালিক হয়ে যাবে না দেখেন আউটপুটে যদি আমরা আসি খেয়াল করেন যে ইটালিক হয়ে যাচ্ছে এই যে দেখেন হয়ে গেছে আইটি সার্ভিস ইটালিক হয়ে গেছে না হয়ে গেছে এখন আমরা আরও কিছু ট্যাগ দেখি যে আমরা বি ট্যাগের কাজ কি বুঝলাম আই ট্যাগের কাজ কি বুঝলাম পি ট্যাগের কাজ কি বুঝলাম এখন আমি চাচ্ছি মনে করেন যে হচ্ছে আন্ডারলাইন দিতে হ্যাঁ কোনো একটা টেক্সটের মধ্যে কি করব আন্ডারলাইন দিব তাহলে কোন ট্যাগ ইউজ করা যেতে পারে ইউ মানে এখানেই মজা যে আমরা এইচটিএমএল যখন শিখতেছি তখন আমরা যে ভাষাগুলোকে ইউজ করি সেই ভাষাগুলোই এখানে কি করা হয়েছে ট্যাগ আকারে লেখা হয়েছে তাই না যেমন আন্ডারলাইনের ইউ প্যারাগ্রাফের পি ইটালিকের আই তো এইভাবেই কিন্তু এখানে ইউজ করা হচ্ছে তাহলে ইজি না বিষয়টা যে আমি যেটা করতে চাচ্ছি জাস্ট ওই ট্যাগটাকেই মানে ওই কথাটাকেই আমরা কি করতেছি ট্যাগ আকারে লিখতেছি ঠিক আছে তো এখন একটু খেয়াল করেন যে আমরা চাচ্ছি যে এই যে এখান থেকে হ্যাঁ যে এই যে practical and design according to our clients এই পুরো কথাটাকে কি করব আন্ডারলাইন করব তাহলে পুরো কথাটাকে আমাদের একটা ট্যাগের ভিতরে রাখতে হবে সেই ট্যাগের নাম কি ইউ তাহলে যদি আমি এখানে ইউ ট্যাগটাকে শুরু করে দেই শেষ করব কোথায় এই যে এখানে এসে শেষ করে দেবো তাহলে কি হবে এই পুরো অংশটুকুর মধ্যে আন্ডারলাইন চলে আসবে না দেখেন আসে কি না আসছে আন্ডারলাইন চলে আসছে আচ্ছা আপনারা যখন ই কমার্স সাইটগুলোতে একটু খেয়াল করেন যখন অনলাইনে কোনো প্রোডাক্ট ক্রয় করেন তখন দেখবেন যে হচ্ছে ওরা অফার দিয়ে রাখে মানে আগে একটা রেট ছিল আর এখন আর একটা রেট হয়েছে তাই না মানে আগে রেটটার মাঝখান দিয়ে একটা কি থাকে দাগ টানা থাকে বা কাটা একটা ই দেওয়া থাকে তাই না ডিলিট মানে আগে যেটা ছিল এটা ডিলিট এখন নতুন করে এই প্রাইসটা দেওয়া হয়েছে আপনাদের জন্য মানে ফোরটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এরকম কিছু একটা তাই না তো ফোরটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আগের যে রেট ছিল ওটা থেকে কেটে দিয়ে নতুন করে আপনাকে আরেকটা কিছু দেখাইতেছে তাই তো তো কোনো টেক্সটকে এরকম মাঝখান থেকে যদি আপনার কেটে দেওয়ার প্রয়োজন হয় হ্যাঁ তাহলে যেটা করবেন আপনাদের ডিলিট বলে একটা ট্যাগ আছে হ্যাঁ ডিইএল e ঠিক আছে যেটাকে আমরা এইচ টিএমএলে লিখবো হচ্ছে কি ডিইএল এইটা একটা শুরু করব এবং যেখানে গিয়ে শেষ করব মাঝখানে যা থাকবে সেটার মাঝখান দিয়ে কি যাবে একটা কাটার দাগ চলে যাবে ঠিক আছে মনে করেন যে আপনি চাচ্ছেন যে এখান থেকে এই যে থার্ড পার্টি হ্যাঁ থার্ড পার্টি টেস্টিং সার্ভিস এই কথাটাকে আপনি কি করতে চাচ্ছেন কেটে দিতে চাচ্ছেন তাহলে আপনার কোন ট্যাগ ইউজ করতে হবে ডিলিট তাহলে আমরা এখানে এসে যেটা করব এই যে থার্ড পার্টি টেস্টিং সার্ভিস এই পুরো অংশটুকুকে আমরা কি করতে চাচ্ছি কেটে দিতে চাচ্ছি তাই তো তাহলে সেক্ষেত্রে এই যে এখানে আমরা একটা ট্যাগ শুরু করব ডিএল e আর শেষ করব কোথায় এই যে এখানে গিয়ে যতটুকু অংশকে আপনি ডিলিট করে দিতে চাচ্ছেন তাহলে এখানে যখন আমি শুরু করলাম এবং শেষ করলাম মাঝখানে আমাদের কি পড়ে গেল থার্ড পার্টি টেস্টিং সার্ভিস কথাটা চলে আসলো এখন যদি আমরা আউটপুটে রান করি একটু খেয়াল করেন ওই অংশটুকু কি হয়ে যাবে মাঝখান দিয়ে কেটে গেছে দেখেছেন হ্যাঁ এই হচ্ছে বিষয় আবার মনে করেন যে কোনো একটা কিছুকে আপনি মার্ক করতে চাচ্ছেন মার্ক ধরেন আপনি কি করতেছেন যে হচ্ছে আপনার স্যার বলতেছে আপনাকে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট হ্যাঁ বা একটা যে যে কোনো একটা নির্দিষ্ট একটা টপিক্স দিয়ে বলতেছে এটা ইম্পর্টেন্ট তখন আপনি কি করেন মানে কালার পেন দিয়ে কি করেন মার্ক করে দেন না আচ্ছা এখন এখান থেকেও কোনো একটা বিষয়কে মনে করেন যে আপনি কি করতে চাচ্ছেন মার্ক করতে চাচ্ছেন তাহলে মার্ক করার জন্যে যেটা করতে হবে এইচ একটা মার্ক বলে ট্যাগ আছে ঠিক আছে যে কথাটাকে আপনি মার্ক করতে চাচ্ছেন এই মার্ক ট্যাগ শুরু এবং শেষের মাঝখানে সেটাকে লিখে দেন তাহলেই কি হয়ে যাবে সেটা মার্ক হয়ে যাবে অটোমেটিক বুঝতে পারছেন তাহলে আমরা কি করব ধরেন এই যে এইটাকে আমরা মার্ক করব আইটি কিউ সার্ভিস মেথড ঠিক আছে এটাকে আমরা কি করতে চাচ্ছি মার্ক করতে চাচ্ছি সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে এসে দেখেন আইটি কিউ সার্ভিস মেথড কোথায় না থাকলে যে কোনো একটাকে দেই এই যে এইটা না আচ্ছা এই যে এইটাকে আমরা কি করব মার্ক করে দেখব তাহলে কি করব মার্ক বলে যে ট্যাগটা আছে সেটাকে আমরা লিখব ট্যাগ শুরু করলাম এখানে এসে কি করে দিব শেষ করে দিব হ্যাঁ এবার যদি আমরা আউটপুটে রান করি একটু খেয়াল করেন কি হবে বলেন দেখি মার্ক হয়ে যাবে এই যে অংশটুকু মার্ক হয়ে যাবে ডিফল্টভাবে একটা কি চলে আসছে কালার চলে আসছে তাই না এই হচ্ছে বিষয় আমরা যে কয়টা ট্যাগ দেখলাম এখন একটু রিমাইন্ড করেন যে আপনারা কি কি দেখলেন প্রথমে দেখলাম হচ্ছে মার্কেও তারপর দেখলাম হচ্ছে কি পি ট্যাগ তারপরে দেখলাম হচ্ছে কি বি ট্যাগ বি ট্যাগের কাজ কি বড় মোটা করে দিবে একটু হ্যাঁ বোল্ড করে দিবে আচ্ছা আবার আই ট্যাগ আই ট্যাগের কাজ কি ইটালিক মানে বাঁকা করবে আচ্ছা তারপর হচ্ছে ডিলেট ট্যাগ এই ট্যাগের কাজ কি মাঝখান দিয়ে কেটে দিবে তাই তো আচ্ছা তারপর দেখলাম হচ্ছে কি মার্ক কি করবে এটা এই এই মাঝখানে যে অংশটুকু থাকতেছে ওটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিবে মানে মার্ক করে নেবে আর কি ঠিক আছে আচ্ছা আবার ইউ ট্যাগ দেখলাম ইউ কি করবে আন্ডারলাইন করবে ঠিক আছে তো মোটামুটি আমরা কয়টা ট্যাগ দেখলাম মানে বেশ প্রায় দশটার কাছাকাছি দেখে ফেললাম ঠিক আছে এখন দেখেন আমি বলছিলাম যে আমরা এইচটিএমএলে এক থেকে দেড়শো ট্যাগ দেখব তার মধ্যে মনে হয় যে আমাদের কয়টা হয়ে গেছে বিশটা হয়ে গেছে ঠিক আছে তো বাকিগুলো আজকেও আর অনেকগুলো দেখবেন ঠিক আছে বেশিক্ষণ সময় লাগবে না বেশি দিন সময় লাগবে না খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমরা একটা ফর্ম করা দেখব একটা ক্লাসে হ্যাঁ একটা রেজিস্ট্রেশন ফর্ম করার জন্যে আপনারা দেখেন না যে হচ্ছে ইন্টারভিউর নেম ইন্টারভিউর ইমেইল তখন আমরা ওখানে কি করতে পারি ইনপুট দিতে পারি না তো এইগুলোর উপরে একটা ক্লাস করব আবার আপনারা দেখবেন যে হচ্ছে টেবিল থাকে টেবিল টেবিল দেখেছেন তো নাকি টেবিল বলতে বুঝেন কি টেবিলটা কি বলে দেখি মানে ওয়েব পেজে টেবিল বলতে কি বোঝায় কিছু রো আর কলামের সমষ্টি অ্যাকচুয়ালি একটা টেবিল হ্যাঁ যেখানে কিছু ইনফরমেশন থাকতে পারে যেমন হচ্ছে স্টুডেন্ট নেম ইমেল পাসওয়ার্ড এরকম থাকলো উপরে টাইটেলটা নিচে এখন হচ্ছে নেমের নিচে যে কলামটা থাকতেছে ওখানে অনেকগুলো নেম থাকবে একটার পর আরেকটা তাই না আচ্ছা ইমেল যেটা থাকতেছে সেটার নিচে ইমেলগুলো থাকতে পারে একটার নিচে আরেকটা আবার পাসওয়ার্ড যেটা থাকতেছে বা ফোন নাম্বার যেটা থাকতেছে সেটার নিচে অনেকগুলো ফোন নাম্বার থাকবে তাই না একটা একটা রো রো করে ঠিক আছে আবার এই যে আপনার নেম থাকতেছে ইমেল থাকতেছে পাসওয়ার্ড থাকতেছে এগুলো হচ্ছে কলাম ঠিক আছে রো আর কলামের সমষ্টি হচ্ছে কি একটা টেবিল তো এই যে টেবিল এবং হচ্ছে কিছু লিস্ট আছে হ্যাঁ অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট মানে ও এল আর ইউএল বলে কিছু ট্যাগ আছে তো এগুলোর উপরে আরেকটা ক্লাস হবে ঠিক আছে টেবিল আর হচ্ছে লিস্টের উপরে একটা ক্লাস হবে আর শুধুমাত্র ফর্মের উপরে একটা ক্লাস হবে আর বাকি যে সিম্পল যে কোডগুলি আছে সেগুলো আমরা আজকে করার ট্রাই করব ঠিক আছে তো দেখা যাবে যে আপনাদের যদি গতি থাকে তাহলে আমরা চারটা ক্লাসেই কী করতে পারতেছি এইচটিএমএল কমপ্লিট করে নিতে পারতেছি আর পরে গিয়ে যদি কিছু লাগে হ্যাঁ কিছু ট্যাগের প্রয়োজন পড়বে সিএসএস এর কাজ করতে গিয়ে তখন দেখা যাবে যে নতুন নতুন কিছু ট্যাগ আসতেছে তখন আমরা শিখে নেব সাথে সাথে সেগুলো এইচটিএমএল এর ট্যাগে তো কঠিন কিছুই নাই আছে জাস্ট আমরা ট্যাগ দিচ্ছি এবং ট্যাগের কাজ কি সেগুলো শিখতেছি আর কিছু আর কিছুই না তো আপনারা এই কাজটুকু একটু করে ফেলেন আমি যতটুকু করলাম এইটুকু একটু করে ফেলেন তাড়াতাড়ি তাহলে মোটামুটি এই সব ট্যাগ দেখলাম ঠিক আছে তো এবার আমরা একটু অ্যাট্রিবিউটে চলে যাই কোথায় যাব অ্যাট্রিবিউট মানে এই যে আমাদের মার্কিউ ট্যাগ যেটা আছে হ্যাঁ যেটা আমরা মার্কিউ ট্যাগের ভিতরে রেখেছি এটা আমাদের ডিফল্টভাবে আসতেছে কোন দিক থেকে রাইট থেকে লেফটে মানে তার ডিরেকশনটা কোথায় এখন লেফট ঠিক আছে আমরা ডিরেকশনটা চেঞ্জ করে যদি রাইটে দিতে চাই তাহলে দিতে পারে তাই না আচ্ছা আবার যদি আপ থেকে ডাউনে নিতে চাই তাও নিতে পারি আবার ডাউন থেকে আপে নিতে চাইলে তাও নিতে পারি আবার এই যে আমাদের এখানে দেখেন অ্যাবাউট আইটি কিউ সলিউশন কথাটা আছে আমরা চাইলে এটাকে কোথায় নিতে পারি সেন্টারে নিতে পারি আবার চাইলে কোথায় নিতে পারি রাইটে নিতে পারি আচ্ছা ডিফল্টভাবে যে কোনো টেক্সটের অ্যালাইনমেন্ট লেফট থেকে শুরু হয় বুঝতে পারছেন কোথা থেকে লেফট যে কোনো টেক্সটের অ্যালাইনমেন্টটা হবে কোন কোন দিক থেকে লেফট থেকে তো যদি আমরা চাই এর অ্যালাইনমেন্টটা কোথা থেকে করতে পারি সেন্টার থেকে করতে পারি চাইলে আবার কোথা থেকে করতে পারি রাইট থেকেও করতে পারি তাহলে তার ডিফল্ট বৈশিষ্ট্যটাকে আমাদের কি করতে হবে চেঞ্জ করে নিতে হবে না তো এই বৈশিষ্ট্যগুলোকে চেঞ্জ করার জন্য আমরা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি বুঝতে পারছেন আমরা কি ইউজ করতে পারি অ্যাট্রিবিউটস তো সেক্ষেত্রে আপনি এইচ এলে কোনো ট্যাগের অ্যাট্রিবিউটস কীভাবে ইউজ করবেন হ্যাঁ একটু খেয়াল করেন আমরা এই যে অ্যাবাউট কিউ সলিউশন কথাটাকে কোথায় যাচ্ছি মাঝখানে চাচ্ছি তো সেক্ষেত্রে আমরা অ্যালাইন বলে একটা অ্যাট্রিবিউট আছে সেটাকে ইউজ করব আচ্ছা বলেন দেখি কার জন্য ইউজ করব এই অ্যাবাউট আইটি কিউ সলিউশনের জন্য করব তাই না এইটার জন্য মানে এই বুকে আমরা কোথায় যাব নিয়ে সেন্টারে নিয়ে যাব তো সেক্ষেত্রে আমাদের এই অ্যাবাউট কিউ সলিউশনের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে মানে এইচ টুর মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে আচ্ছা এইচ টুর মধ্যে এই যে এইচ টু যে আপনারা দেখতে পারতেছেন এখানে দুইটা বিষয় দেখেন একটা শুরু ট্যাগ আর একটা কি শেষ ট্যাগ যখন কোনো ট্যাগের আপনি অ্যাট্রিবিউটস লিখবেন তখন সেটা অবশ্যই শুরু ট্যাগের ভিতরে লিখতে হবে বুঝতে পারছেন কি বলছি যখন কোনো ট্যাগের আপনি অ্যাট্রিবিউটস লিখবেন সেটা কোথায় লিখতে হবে শুরু ট্যাগের ভিতরে লিখতে হবে ঠিক আছে তাহলে আমাদের শুরু ট্যাগ কোনটা এটা না এইচ টু এইচ টুর হচ্ছে শুরুটা এগুলো এইটা তাহলে এর ভিতরে এসে আমাদের অ্যাট্রিবিউটস লিখতে হবে বুঝতে পারছেন তো এখন এই যে আমরা যে অ্যালাইনমেন্টটাকে সেট করব মানে সেন্টারে দিব রাইটে দিব আর ডিফল্টভাবে তো লেফটে থাকেই তাই না তো অ্যালাইন দেওয়ার জন্যে আমাদের একটা অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে কি A L I G N align ঠিক আছে অ্যালাইন লিখে আমাদের লিখতে হবে কি ইকুয়াল তারপর দিতে হবে হচ্ছে কোটেশন তো এই কোটেশনটা হতে পারে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন তো আমরা এখানে দেখেন ডাবল কোটেশন দিয়েছি আপনি চাইলে এরকম সিঙ্গেল কোটেশনও দিতে পারেন ঠিক আছে তবে এই সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশন নিয়ে একটু কাজ হবে যখন আমরা পিএসপি শিখবো তখন হ্যাঁ তো তখন আমরা দেখব এটা কখন সিঙ্গেল কোটেশন দিব আর কখন আবার ডাবল কোটেশন দেব ঠিক আছে তো এখন আমি ডাবল কোটেশনই দিলাম দেখেন অ্যালাইন দিয়ে কি করলাম ইকুয়াল দিলাম দেন আমি কি করলাম ডাবল কোটেশন দিলাম এখন এই যে অ্যালাইন কয়টা দেওয়া যেতে পারে বলেন দেখি কয়টা দেওয়া যেতে পারে একটা লেফট একটা সেন্টার আর একটা কি রাইট তাহলে আমরা যে কোনো একটা এখানে দিতে পারবো ঠিক আছে যে কোনো একটা আমরা এখানে সেট করে দিতে পারবো হয় সেন্টারে দিব না হলে রাইটে দিব না হলে লেফটে দিব তো লেফট তো আমাদের হচ্ছে ডিফল্টভাবে আছেই বাট এখন আমি চাচ্ছি কি এই অ্যালাইনমেন্টটাকে চেঞ্জ করে কোথায় নিতে সেন্টারে নিতে তাহলে আমরা মাঝখানে এই যে অ্যালাইন যে অ্যাট্রিবিউটটা নিয়েছি তার মাঝখানে কী লিখে দিব সেন্টার ঠিক আছে তো এখানে যদি আমি সেন্টার লিখে দিই দেখেন সেন্টার লিখে দিলাম তাহলে আমাদের এই এইচ টুর ভিতরে যা আছে একটু খেয়াল করেন এই এইচ টুর ভিতরে যা আছে আছে কোথায় এইচ টু এই যে এখানে অ্যাবাউট আইটি কিউ সলিউশন এটা কোথায় যাবে সেন্টারে যাবে দেখেন আসে সেন্টারে আসে আচ্ছা এটাকে যদি আমরা রাইটে নিতে চাই তাহলে কি করব সেন্টারের জায়গায় রাইট আর ডিফল্টভাবে কি থাকে লেফট থাকেই হ্যাঁ দেখেন রাইটে চলে গেছে গেছে না তো আমরা এটাকে সেন্টার রাখি সিএনটিআর সেন্টার এভাবে রাখলাম সেন্টারে থাকতেছে ঠিক আছে আবার আর একটু খেয়াল করেন হ্যাঁ আমি নিচের দিকে আর একটা এস টু নিয়ে নিতে চাচ্ছি হ্যাঁ অ্যাবাউট আইটি কিউ সলিউশন যেটার মধ্যে কি আছে অ্যালাইন সেন্টার আছে তাহলে আরও একটা এইচ টু আসবে এবং সেটার অ্যালাইনমেন্টটাও আমাদের কোথায় হবে সেন্টারে হবে হবে না দেখেন হয়েছে বাট আমি নিচেরটার জন্যে অ্যালাইন রাখতে চাচ্ছি না দেখেন উঠাই দিলাম ঠিক আছে এখন আছে অ্যালাইন তাহলে ডিফল্টভাবে সে কোথায় পাবে অ্যালাইনমেন্টটা লেফটে পাবে না একদম লেফটে দেখেন লেফটে আছে না বাট এইটাকে আমি মাঝখানে নিতে চাচ্ছি বা সেন্টারে নিতে চাচ্ছি কোনো প্রকার অ্যাট্রিবিউট ইউজ করা ছাড়াই এর জন্যেও এইচটিএমএলে একটা ট্যাগ আছে বুঝতে পারছেন সেন্টারে কোনো কিছু নেওয়ার জন্যে সেন্টার বলে একটা কি আছে ট্যাগ আছে তাহলে আমি এই যে পুরো এইচ টুটাকে আমরা কোথায় নিতে চাচ্ছি সেন্টারে নিতে চাচ্ছি তাহলে পুরো এইচ টুকে আমরা একটা ট্যাগের ভিতরে রেখে দিব যেটার নাম হচ্ছে কি সেন্টার সেন্টার ট্যাগ শুরু করলাম আবার সেন্টার ট্যাগ এখানে এসে কি করব শেষ করে দিব তাহলে সেন্টারের ভিতরে এখন এটা আছে না অ্যাবাউট আইটি কিউ সলিউশন তাহলে এ কি করবে আবার সেন্টারে চলে যাবে যাবে না আসছে তাহলে আমরা কি করতে পারতেছি অ্যাট্রিবিউট দিয়েও নিতে পারতেছি আবার সেন্টার ট্যাগ দিয়েও নিতে পারতেছি হ্যালো ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ট্যাগ তাই তো তাহলে সেন্টার ট্যাগ দিয়ে আমরা কি করতে পারতেছি সেন্টার ট্যাগ দিয়ে আমরা কোনো কিছুকে সেন্টারে নিতে পারতেছি বাট সেন্টার ট্যাগ দিয়ে শুধু সেন্টারে নেওয়াই সম্ভব রাইটে নেওয়া সম্ভব না বুঝতে পারছেন তাহলে রাইটে নিতে গেলে লেফটে নিতে গেলে সেন্টারে নিতে গেলে আমরা তখন কি করব। অ্যালাইন নামে যে অ্যাট্রিবিউটটা আছে সেটাকে ইউজ করব ঠিক আছে আর যদি শুধু সেন্টার ট্যাগ ইউজ করি তাহলে কোথায় যাবে শুধু সেন্টারেই যাবে হ্যাঁ তো এখন আমরা আরেকটা বিষয় দেখব সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ওয়েবসাইটে যা কিছু দেখেছি যা ইনফরমেশন দিয়েছি সব কিছু কী ছিল টেক্সট ছিল না আর আপনারা হচ্ছে সিগনেচার হচ্ছে যাওয়ার সময় করে দেন ঠিক আছে যাওয়ার সময় একদম যাওয়ার সময় সিগনেচার করে দেন ক্লাসের মাঝখানে করলে একটু সমস্যা হয় তো এখন দেখেন আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু দেয়া দেখেছি সব কিছু আমাদের কী ছিল টেক্সট আমরা কি কোনো ইমেজ বা অডিও ভিডিও এগুলো দেয়া দেখেছি বাট আমরা জানি কি একটা ওয়েব পেজ কিছু ইমেজের সমষ্টি কিছু অডিও ভিডিও এবং কিছু টেক্সটের সমষ্টি তাই না বাট আমরা এখন পর্যন্ত যা দেখতেছি সবই কি টেক্সট আপনি যদি ইমেজ দিতে চান ঠিক আছে মানে আপনার এখানে ইমেজ থাকবে দুইটা তিনটা চারটা ইমেজ থাকবে তো সেক্ষেত্রে কিভাবে দিবেন তাই না আচ্ছা ইমেজটা দেওয়ার আগে ইমেজ নেয়ার জন্যে তার পাত বা তার ডিরেক্টরি বলে দিতে হবে না না না এখনও শেষ হয় সব কিছু হবে মানে আসতেছি এখন দেখেন যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইমেজটাকে দিব ইমেজটাকে দিতে গেলে তার পাত বলে দিতে হবে মানে ইমেজ তো আর আমরা কোডিং করে তৈরি করব না তাই না ইমেজ কি হবে আগের থেকে তৈরি করা থাকবে বা ইমেজ আগের থেকে আসে কোনো ইমেজকে আমি আমার ওয়েব পেজে শো করাতে চাচ্ছি ঠিক আছে তাহলে কিভাবে করব আমাদের যে ইমেজটাকে আমরা আমাদের ওয়েব পেজে দিব সেই ইমেজটাকে নিয়ে এসে যে ফোল্ডারে আমরা কাজ করতেছি ওখানে রাখতে হবে তাই না এবং ওখান থেকে কোডিং করে লিঙ্কটা বলে দিতে হবে ঠিক আছে এই যে আপনি লিঙ্কটাকে যে বলে দিবেন বা যে ইমেজের যে পাত আছে এটাকে যে আপনি বলে দিবেন যে ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরিটাকে যে বলে দিবেন কিভাবে বলে দিবেন তো বলে দেওয়ার জন্য আমি এখন একটু ক্লিয়ার করে দিই আপনাদের মনে করেন যে আপনার নাম তো হাবিবুর না যে হাবিবুর রহমান ইনি এখানে আছেন ঠিক আছে আর আমিও কি আছি এখানেই আছি তো আমি যদি ওনাকে খুঁজি বা ওনাকে ডাকি সরাসরি এখন ওনার নামটা ধরে ডাকলেই উনি শুনে দিবে তাই না হাবিবুর রহমান বললেই কি হবে উনি শুনে দিবে বা ওনাকে আমি পেয়ে যাব বাট মনে করেন এই ল্যাবের কর্নারে আরেকটা ছোট্ট একটা রুম আছে ঠিক আছে উনি এখন ওই রুমের ভিতরে ঢুকে আছে আর আমি এই ল্যাবের মধ্যে আছি ঠিক আছে এখন ওনার কাছে যাইতে গেলে ওনাকে ডাকতে গেলে কি করতে হবে আমার এখান থেকে ওই ছোট্ট রুমের ভিতরে যাইতে হবে এবং তাকে ডেকে বের করতে হবে তাই না তার মানে কি আমি যখন এখানে আছি উনি যখন আমার সাথেই আছে তখন শুধুমাত্র নামটা বললেই সে শুনে দিচ্ছে আর যখন সে কি করতেছে কোনো একটা এই রুমের ভিতরে আবার ছোট্ট আরেকটা রুম আছে সেটার ভিতরে ঢুকে আছে তখন আবার সেই রুমের ভিতরে গিয়ে তাকে ডেকে বের করতে হতে হইতেছে তার মানে আমার আগে ওই রুমের ভিতরে যাইতে হবে তারপর তাকে বের করতে হবে আবার মনে করেন যে আমি এই ল্যাবের ভিতরে আছি উনি এখানেও নাই ওই রুমেও নাই উনি কোথায় গেছে বাইরে আছে তাহলে আমার কি করতে হবে এই ল্যাব থেকে আগে বের হতে হবে না আগে বের হয়ে তারপর তাকে কি করতে হবে ডাকতে হবে দেন তিনি শুনে দিবে তাই না তো ইমেজে ইমেজের যখন আমরা লিঙ্ক করব ইমেজটা আমাদের তিন তিনটা ডিরেক্টরির মধ্যে থাকতে পারে একটা হচ্ছে আমি যে ফাইল নিয়ে কাজ করতেছি ওখানেই থাকতে পারে অথবা আমি যে ফোল্ডারে কাজ করতেছি ওই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার থাকবে সেই ফোল্ডারের ভিতরে ঢুকে থাকতে পারে অথবা আমি যে ফোল্ডারের ভিতরে আছি সেখান থেকে আবার বাইরে অন্য কোনো একটা ফোল্ডারের ভিতরে থাকতে পারে বুঝতে পারছেন তখন যখন আপনি লিঙ্ক করবেন তখন কিভাবে করবেন তখন লিঙ্ক করার সময় যখন আপনার সাথেই থাকতেছে তখন শুধু নামটা ধরে ডাকলেই শুনে দিবে তাই না বাট যখন আপনার সাথে একই রুমের ভিতরে আবার উনি আরেকটা ছোট রুমের মধ্যে আছে তাহলে কি করতে হবে আগে আপনাকে ওই রুমের ভিতরে ঢুকতে হবে দেন তাকে কি করতে হবে বের করতে হবে তাই না আবার মনে করেন যে সে এখানে নাই আপনি যে ফোল্ডারে আছেন বা যে জায়গাটায় আছেন সেখানে সে নাই সে আছে কোথায় বাহিরে তখন আপনাকে কি করতে হবে বাহিরে নিজেকে আগে যাইতে হবে যাওয়ার পরে তাকে কি করতে হবে ডেকে নিয়ে আসতে হবে তাই না তো ইমেজের যখন লিঙ্ক করবেন তখনও এই তিনটা বিষয় একটু মাথায় রাখেন শুধুমাত্র ইমেজ না যে কোনো ফাইলে লিঙ্ক আপ করার ক্ষেত্রে সেমভাবেই হবে ঠিক আছে এই সেম প্রসেসেই হবে বিষয়টা তো একটু খেয়াল করেন যে আমরা এইখানে দুইটা বা তিনটা ইমেজ দেখাবো তাহলে কিভাবে দেখাবো আগে আমাদের ইমেজটাকে নিয়ে আমরা যে ফোল্ডারে কাজ করতেছি যে এখানে কাজ করতেছি না এখানে রাখতে হবে না এখানে রাখতে হবে তাহলে ইমেজগুলোকে আমরা নিয়ে আসি একটু দেখেন প্রত্যেকটা পিসিতেই মনে হয় কিছু ইমেজ আছে অথবা না থাকলে গুগল থেকে ডাউনলোড করে নিয়ে রাখতে পারেন তো একটু পরে করিয়েন এটা সেটা আমি সময় দিব ঠিক আছে দেখেন যে আমি এখান থেকে একটা ইমেজকে নিয়ে যাচ্ছি দেখি এখানে আছে মেবে দেখেন এখানে অনেকগুলো ইমেজ আছে আমি দুইটা তিনটে ইমেজকে নিয়ে যাই হ্যাঁ এটাকে নিলাম এটাকে নিলাম আর এটাকে নিলাম তিনটা ইমেজকে আমি এখান থেকে কপি করে নিলাম ঠিক আছে নিয়ে আমি যেখানে কাজ করতেছি আমি তো এখানে কাজ করতেছি ওয়েব ফোর ডে টু তাই না এর মধ্যে এসে কি করব ইমেজ তিনটাকে রেখে দিলাম ঠিক আছে এখন এই যে ইমেজ তিনটা হচ্ছে এই যে এইগুলা একটু খেয়াল করেন এই যে এইটা একটা আবার এই এস ওয়ান হচ্ছে এইটা আর এস টু হচ্ছে এইটা একটু দেখেন এই যে এই তিনটা তিনটা ইমেজকে আপনি এখন দেখাইতে চাচ্ছেন কোথায় এই যে এইখানে ঠিক আছে এখানে আপনি কি করবেন ওই তিনটা ইমেজকে শো করাবেন দেখাবেন তাহলে কিভাবে করবেন দেখেন যদি আমরা কোডে যাই হ্যাঁ ইমেজ দেওয়ার জন্য আইএমজি বলে একটা ট্যাগ আছে কি আছে আইএমজি আর যে ট্যাগটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ মানে এই ট্যাগটাকে শুরু করলে আর কি করতে হয় না শেষ করতে হয় না তো আমরা জানি যে ম্যাক্সিমাম ট্যাগেই কি শুরু করলে শেষ করতে হবে মানে ওপেন আছে এর ক্লোজও আছে বাট কিছু কিছু ট্যাগ আছে যেগুলো শুরু করলে কি করতে হবে না শেষ করতে হবে না এই ট্যাগগুলোকে বলা হচ্ছে কি সিঙ্গেল ট্যাগ আর এই সিঙ্গেল ট্যাগের সংখ্যা খুবই কম ঠিক আছে তো কয়টা আছে এগুলো আমরা এই যে কাজ শেখার ক্ষেত্রে দেখে নেব যে কয়টা সিঙ্গেল ট্যাগ আছে ঠিক আছে তো তার মধ্যে সিঙ্গেল ট্যাগের মধ্যে একটা সিঙ্গেল ট্যাগ হচ্ছে কি আইএমজি যেটা দিয়ে আমরা কি দিতে পারি ইমেজ দিতে পারি তো একটু খেয়াল করেন যে আমি এখানে আইএমজি ট্যাগটাকে শুরু করলাম হ্যাঁ এটাকে কি আমার শেষ করার প্রয়োজন আছে নাই কারণ আমাদের এটা কি সিঙ্গেল ট্যাগ ঠিক আছে তো এখন আইএমজি লিখলেই কি আমার ইমেজটা চলে আসবে আসবে বলেন দেখি আউটপুটে একটু দেখেন আউটপুটে কি আমরা আইএমজি লিখলাম আসছে আসবে না কারণ কি আমরা এখন কোন ইমেজটাকে লিঙ্ক করব কোন ইমেজটাকে এই ট্যাগের মাধ্যমে দিতে চাচ্ছি একটা ইমেজ ট্যাগ দিয়ে আমরা কি করতে পারি একটা ইমেজই দিতে পারি ঠিক আছে কিন্তু এই ইমেজ ট্যাগ দিয়ে আমি কোনটাকে দিব সেটা আমার পাথ বলে দিতে হবে না রাস্তাটা বলে দিতে হবে না সে কোথায় আছে সেটা বলে দিতে হবে তো এখন আমি একটু আগে বললাম যখন আপনি কাউকে ডাকতেছেন তখন আগে আপনি আপনার অবস্থাটা বুঝবেন যে আপনি নিজে কোথায় আছেন তাই না এখন যদি আপনি যেখানে আছেন সেখানে যদি উনি থাকে সরাসরি নাম ধরে ডাকলেই হবে বাট আপনি যেখানে আছেন সেখানে উনি নাই যেখানে আছেন ওর ভিতরে আবার ছোট রুম আছে সে আবার সেখানে ঢুকে আছে তাহলে কি করতে হবে ওই রুমের ভিতরে গিয়ে তাকে আবার ডেকে বের করতে হবে তাই না আবার আপনি মনে করেন যে যেখানে আছেন ওই ছোটো রুমেও নাই আপনার সাথেও নাই সে টোটালি ওখান থেকে বাইরে আছে তাহলে আপনার নিজেকেই কি করতে হবে বের হতে হবে না তারপর তাকে কল করতে হবে না ঠিক একইভাবে আপনি যখন এই ফাইলের সঙ্গে একটু খেয়াল করেন এই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের সঙ্গে কোনো ইমেজকে লিঙ্ক করতে চাচ্ছেন তাহলে আগে দেখতে হবে যে আপনি কোথায় আছেন মানে এই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা কোথায় আছে তাই না এবার আমরা যদি যাই যে দেখেন আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা এখানে আছে ঠিক আছে এখান থেকে কোন ইমেজটাকে আপনি লিঙ্ক করতে চাচ্ছেন এই এস ওয়ান এস ওয়ানকে লিঙ্ক করবেন মনে করেন এটাকে করবেন তো এখন দেখেন আপনার কি কোনো ছোটো রুমে ঢুকতে হচ্ছে বা আপনার এই জায়গা থেকে বেরোতে হচ্ছে নাকি আপনার সাথেই আছে তাহলে শুধু কি করতে হবে নামটা লাগবে তাই না তো এবার আসেন এবার এসে আমরা যেটা করব এই যে নামটা বলে দেওয়ার জন্য বা সোর্সটা বলে দেওয়ার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে যেটার নাম হচ্ছে এস আর সি ঠিক আছে S R C source equal এই যে এখানে আমরা কোটেশন ইউজ করলাম এটা কি একটা অ্যাট্রিবিউট না অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয় এই যে উপরে দেখেন অ্যালাইন যে অ্যাট্রিবিউট ইউজ করছেন অ্যালাইন তারপর কি করছেন এখানে ইকুয়াল দিয়ে তারপর ডাবল কোটেশন দিয়েছেন আর মাঝখানে তার ভ্যালুটা বা সে কী কাজ করবে সেইটা তো একইভাবে এই ইমেজের সোর্স মানে যে ইমেজটাকে আমরা লিঙ্ক করব সেই ইমেজের সোর্সটাকে বলে দেওয়ার জন্য আমরা কি করছি এস আর সি অ্যাট্রিবিউটটা ইউজ করছি তো এবার দেখেন এই অ্যাট্রিবিউটের ভিতরে আমরা পাথ বলে দিব যে সে কোথায় আছে তো এখন আমরা যেটা দেখে আসলাম আমি যেখানে আছি আমার সাথেই সে আছে আছে না তাহলে সরাসরি কি করব নামটাকে ধরে ডাকবো তাই তো এখানে কি আর আমার বের হতে হচ্ছে বা ঢুকতে হচ্ছে কোথাও কিচ্ছু করতে হচ্ছে না তাহলে আমরা সরাসরি নামটাকে ধরে রাখবো তাহলে নামটা কি আছে এখানে এস ওয়ান ডট জেপিজি তো এই এস ওয়ান ডট জেপিজি এখানে লিখে দেন তাহলেই হয়ে যাবে এস ওয়ান ডট জেপিজি ঠিক আছে এবার যদি আমরা রান করি একটু খেয়াল করেন আমাদের ইমেজটা চলে আসবে আসছে ইমেজটা চলে আসছে বাট এই যে আর একটা বিষয় বললাম ইমেজ আমাদের কয়ভাবে থাকতে পারে তিনভাবে থাকতে পারে মানে তিনটা জায়গায় একটা হচ্ছে আমি যেখানে আছি আমার সাথেই অথবা আমি যেখানে আছি তার ভিতরে আরেকটা ছোট করে ফোল্ডার বা ছোট করে রুম সেটার ভিতরে অথবা কি করতে পারে টোটালি সে ওই জায়গাটা থেকে বাইরে থাকতে পারে তাই না সেক্ষেত্রে আমরা যদি এবার একটা ছোট ঘর করে নেই মানে একটা ফোল্ডার করে নেই যেমন এরকম নিলাম আইএমজি এখন আইএমজি ফোল্ডারের ভিতরে এই এস ওয়ান ইমেজটাকে ঢুকায় রাখবো এখানে রাখবো হ্যাঁ এখন আপনি দেখেন আপনার হচ্ছে ইন্ডেক্স ডট এইচ হচ্ছে এইটা আর এস ওয়ান নামে কি কোনো ইমেজ এখানে আছে নাই আছে কোথায় আইএনজি নামে ফোল্ডারটার ভিতরে তাই না তো আপনাকে কি করতে হবে এই ইমেজটাকে পাইতে গেলে এই ইমেজটাকে পাইতে গেলে আপনি যেখানে আছেন আপনি যেখানে আছেন ওইখান থেকে আগে এই রুমের মধ্যে বা এই ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে না ঢুকতে হবে কি না আচ্ছা যখন কোনো ফোল্ডারের ভিতরে ঢুকবেন তখন আপনার কোড লিখতে হবে ওই ফোল্ডারের নাম স্ল্যাশ বুঝতে পারছেন যে ফোল্ডারের ভিতরে ঢুকতে চান আপনি সেই ফোল্ডারের নাম স্লাশ বুঝতে পারছেন তো সেক্ষেত্রে আমরা যদি এখন রান করি আমাদের আউটপুটে দেখি ইমেজটা আর পাবে না পাচ্ছে পাচ্ছে না কারণ কি হাবিবুর আর এখানে নাই আছে কোথায় এখান থেকে আবার ওই যে কর্নারে একটা ছোটো একটা রুম সেখানে ঢুকে আছে তো আমি যদি এখানেই ডাকি তাহলে তো সে শুনবে না তাহলে মানে তাকে শোনাতে গেলে কি করতে হবে ওই রুমের মধ্যে যাইতে হবে গিয়ে তাকে টেনে বের করতে হবে তাই না এরকম তো বিষয়টা সেক্ষেত্রে আমাদের এখন কিন্তু আমরা যে কোডটা লিখেছি সরাসরি ইমেজের নামটা লিখে দিয়েছি তার মানে কি হচ্ছে এই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল যেখানে আছে সেখানেই তাকে খুঁজতেছে এই ইমেজটাকে খুঁজতেছে বাট এখানে কি সেটা আছে একটু খেয়াল করেন তো এখানে কি সেটা আছে এস ওয়ান ডট জেপিজি আছে নাই আছে কোথায় এই ফোল্ডারের ভিতরে তাহলে আমার আগে কি করতে হবে এই ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে তো নাকি তাহলে কোনো ফোল্ডারের ভিতরে ঢোকার জন্য কি বললাম কি লিখতে হবে ফোল্ডারের নাম স্ল্যাশ তাহলে এখানে ফোল্ডারের নামটা কি আইএমজি তাহলে আমরা লিখব কি আইএমজি স্ল্যাশ তাহলে এখানে আসেন আমরা যদি এভাবে লিখে দেই যে হচ্ছে আইএমজি স্ল্যাশ এবার পাবে কিনা বলেন তার মানে এ যেখানে আছে সেখান থেকে কোথায় গেল আইএমজি নামে ফোল্ডারের ভিতরে চলে গেল যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে এস ওয়ান ডট জেপিজি ইমেজটা আছে তাহলে এখান থেকে পেয়ে যাবে না পেয়ে যাবে তো আউটপুটে আসেন দেখেন রান করেন আবার ইমেজটা চলে আসছে আসছে না আচ্ছা এবার একটু খেয়াল করেন আরেকটা ইমেজের লিঙ্ক আপ করব এখানে দিলাম এস টু ডট জেপিজি দেখেন তো এস টু কি পাবে বলেন একজন রানা কি পাবে কেন পাবে না কারণ কি ইমেজে ইমেজ নামে ফোল্ডারের ভিতরে এস টু বলে কিছু নাই আছে তাহলে সেখানে গিয়ে তো তাকে আর খুঁজে পাবে না দেখেন পাচ্ছে না পাইতেছে পাইতেছে না বাট এস টু কোথায় আছে এর সঙ্গে আছে না তাহলে কি আমার কোথাও ঢুকতে হচ্ছে বা বের হতে হচ্ছে হচ্ছে না তাহলে আমরা সরাসরি কি করব শুধু ইমেজের নামটাকে লিখে দেব দেখেন এই যে এবার চলে আসছে মানে কি এস টু তার সাথেই ছিল একটু খেয়াল করেন এস টু কোথায় ছিল তার সাথেই ছিল না হ্যাঁ তার সাথেই ছিল বাট এই এস টু যদি এর সাথে না থেকে যদি বাহিরে থাকতো যেমন এখানে নাই হ্যাঁ এইখানে নাই বাহিরে আছে এই যে এখানে আছে এখানে আছে তাহলে দেখেন আমি এখান থেকে কাকে লিঙ্ক করব এইটাকে লিঙ্ক করব তাই না তাহলে আমার কি করতে হবে এই ফাইল থেকে বা এই ফোল্ডার থেকে আগে ব্যাক করতে হচ্ছে না ব্যাক করতে হচ্ছে কি না মানে আমাকে ব্যাক করে আগে বাইরে বের হতে হবে দেন তাকে আমার কল করে নিয়ে আসতে হবে মানে সে এই এই রুমের মধ্যেও নাই আবার এই রুমে যে ছোট রুম আছে সেখানেও নাই সে টোটালি কোথায় বাহিরে আছে তাহলে তাকে কল করতে গেলে আমার নিজেকে কি করতে হবে এই রুম থেকে আগে বের হতে হবে না বের হয়ে তারপর তাকে কল করে নিয়ে আসতে হবে ঠিক ইমেজের ক্ষেত্রেও আমাদের সেরকম কিছু একটা হয়েছে ইমেজটা কোথায় আছে আমার যে ফাইলটা সেখানে নাই এই আইএনজি নামের ফোল্ডারের ভিতরেও নাই আছে কোথায় বাহিরে আছে তাই না তাহলে আমার কি করতে হচ্ছে ব্যাক করতে হচ্ছে না কয়বার ব্যাক করতে হচ্ছে একবার একবার ব্যাক করলেই তো আমি পাচ্ছি তো একবার ব্যাক করার জন্য কোড লিখতে হয় ডাবল ডট স্ল্যাশ বুঝতে পারছেন কী লিখতে হবে ডাবল ডট স্ল্যাশ তার মানে কি কোনো ফোল্ডারের ভিতরে ঢোকার জন্য কোড হচ্ছে কি ফোল্ডারের নাম স্ল্যাশ আর কোনো ফোল্ডার থেকে বের হওয়ার জন্য কোড হচ্ছে কি ডাবল ডট স্ল্যাশ তাহলে আমাকে জাস্ট বুঝতে হবে আমি কোথায় আছি এখন এখান থেকে যদি আমার কোনো ফোল্ডারের ভিতরে ঢুকতে হয় তাহলে ফোল্ডারের নাম স্ল্যাশ দিব আর যদি কোনো ফোল্ডার থেকে বের হতে হয় তাহলে আমরা কি দিব ডাবল ডট স্ল্যাশ দিব ক্লিয়ার ধারণাটা তো এবার দেখেন আমরা যে এস টুকে দিয়েছিলাম এস টুকে আর পাচ্ছে না কেন পাচ্ছে না কারণ সে কী করতেছে এই যে সরাসরি এ যেখানে আছে সেখানে খুঁজতেছে এস টুকে আদৌ কি আমাদের সেখানে এস টুটা আছে দেখেন তো এই যে ইন্ডেক্স ডট এস্টিমেল এখানে কোথাও এস টু আছে নাই আছে কোথায় বাহিরে না তার মানে কি আমাকে কি করতে হবে ব্যাক করতে হবে না তো ব্যাক করার জন্য কি লিখবো ডাবল ডট স্ল্যাশ তাহলে এখানে এসে ডাবল ডট স্ল্যাশ লিখে দেন ডাবল ডট স্ল্যাশ তার মানে সে যেখানে ছিল এই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা সেখান থেকে বের হয়ে আসলো আর বের হয়ে আসার পরেই তো তাকে খুঁজে পাবে এস টু ডট জেপিজিকে খুঁজে পাবে না আর খুঁজে পাইলেই কি হবে তার লিঙ্ক আপ হয়ে যাবে এবং আউটপুটে আবার ঠিকঠাক চলে আসবে ঠিক আছে দেখেন আসতেছে আসতেছে আচ্ছা এবার আমরা দেখলাম যে হচ্ছে বাইরের কোনো ইমেজকে কিভাবে লিঙ্ক করতে হয় কোনো ফোল্ডারের ভিতরে কোনো ইমেজকে কিভাবে লিঙ্ক করতে হয় যদি সাথে থাকে তাহলে শুধুমাত্র ওর নামটা লিখে দিলেই হয়ে যায় তাই না তো একটু খেয়াল করেন যে আমি এখানে এসে সাথে আমাদের কে আছে এই ফাইলের সঙ্গেই পি ওয়ান আছে না জাস্ট আমি এখানে পি ওয়ান লিখে দিলাম পি ওয়ানটাকে লিখে দিলাম দেওয়ার পরে এখানে রান করে দিব দেখেন তাহলে প্রথমে কে আসবে পি ওয়ান তারপর কে আসবে এস ওয়ান তারপরে আসবে কে এস টু তো একটু খেয়াল করেন একটা বিষয় এখান থেকে আপনাদের শেখার আছে দেখেন এখানে পি ওয়ান চলে আসছে আসছে না তারপর কে আসছে এস ওয়ান তারপরে আসছে আসছে হচ্ছে কে S two but P one ইমেজটা অনেক বড় তাই না মানে তার ডিফল্ট যে হচ্ছে রেজুলেশনটা ছিল সেটা অনেক বেশি যার কারণে এটা কী হয়েছে অনেক বড় আকারে দেখাচ্ছে চাইলে আমরা এই উইটটাকে এর উইটটাকে কি করতে পারি আবার ছোট করতে পারি কমাতে পারি না আবার যেগুলো ছোট আছে এগুলোকে চাইলে আবার কি করতে পারি বড় করতে পারি তাহলে কিভাবে করব সেটা করার জন্য অ্যাট্রিবিউট আছে যেমন এই যে ইমেজ আইএমজি ট্যাগ এখানে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করছি যেটার নাম কি সোর্স আমরা একটা ট্যাগের ভিতরে এক বা একাধিক অ্যাট্রিবিউট ইউজ করতে পারি বুঝতে পারছেন আমরা একটা ট্যাগের ভিতরে কি করতে পারি এক বা একাধিক অ্যাট্রিবিউট ইউজ করতে পারি তো সেক্ষেত্রে আমি যদি এই যে এখানে এসে সোর্স যেটা আছে এটার পরে আর একটা অ্যাট্রিবিউট ইউজ করতে চাই তাহলে এটার পরে জাস্ট একটা স্পেস দিয়ে আরেকটা অ্যাট্রিবিউটকে ইউজ করব। তাহলে আর যে অ্যাট্রিবিউট আছে যেমন হচ্ছে উইথ বলে একটা অ্যাট্রিবিউট আছে আবার হাইট বলে একটা অ্যাট্রিবিউট আছে ইমেজের ক্ষেত্রে বুঝতে পারছেন চাইলে আমরা কি করতে পারি উইট দিয়ে ইমেজের উইটটাকে বাড়াই দিতে পারি বা কমাই দিতে পারি তাই না হাইট দিয়ে ইমেজের হাইটটাকে বাড়াই দিতে পারি বা কমাই দিতে পারি তাই তো তো এখন এখানে এসে যদি আমি পরের অ্যাট্রিবিউটটা ইউজ করি উইট আর অ্যাট্রিবিউট মানেই কি অ্যাট্রিবিউটের নাম তারপর কি দিতে হয় ইকুয়াল তারপর কি দিতে হয় কোটেশন সেটা সিঙ্গেল কোটেশন হতে পারে আবার ডাবল কোটেশন হতে পারে ঠিক আছে তো আমি এইখানে এসে এই কোটেশনের ভিতরে এসে তার ভ্যালুটাকে বলে দিব যে সে কি করবে এখন তার উইটটা কত নেবে তার মনে হয় উইটটা ডিফল্টভাবে হয়তো বা ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড এরকম আছে তাই না তো আমি যদি চাই যে এর উইটটা হবে হচ্ছে টু হান্ড্রেড কত হবে টু হান্ড্রেড তাহলে এবার একটু আউটপুটে আসেন টু হান্ড্রেড দেওয়ার ফলে আউটপুটে কি হয়ে যায় দেখেন ছোটো হয়ে গেছে উইটটা ছোটো হয়ে গেছে না আগে কত বড় ছিল বাট উইটটাকে আমরা কি করলাম কমায়া দিলাম এই উইট দেয়া হাইট দেওয়ার বিষয়টা আমরা সিএসএস দিয়েও করতে পারবো আবার এইচ দিয়েও কী করলাম করতে পারলাম তো এইচ দিয়ে করতে গেলে কি দিয়ে করতে হচ্ছে অ্যাট্রিবিউট ইউজ করে করতে হচ্ছে তো আমি এখানে উইটটা টু হান্ড্রেড দিলাম যদি টু হান্ড্রেড না দিয়ে ফোর হান্ড্রেড দিই তাহলে কী হবে আর একটু বড় হয়ে যাবে না দেখেন বড় হয়ে গেছে না আচ্ছা একটা বিষয় কি আপনারা খেয়াল করছেন সেটা হচ্ছে যে আমরা ইমেজ ট্যাগ যেটা নিয়েছিলাম একটার নিচে আরেকটা আরেকটার নিচে আরেকটা এভাবে দেয়া ছিল না হ্যাঁ কিন্তু আমাদের এখানে কি সেইভাবে আসছে একটার পরে আর একটা আসছে না এসে কি করছে মানে পাশাপাশি নিয়ে আসছে না তো এটা কেন নিয়ে আসছে বলেন দেখি না তো ইমে ইমেজ ট্যাগে ব্যবহার মানে পি ট্যাগ ব্যবহার করি নেই বাট ইমেজ ট্যাগ তো ব্যবহার করছি তাহলে ইমেজ ট্যাগ ব্যবহার করে আসলো না কেন আর পি ট্যাগ ব্যবহার করে আসে কেন মানে পি ট্যাগ ব্যবহার করলে বা এইচ ওয়ান ট্যাগ ব্যবহার করলে সেটা পুরো লাইন নিয়ে নেয় বাট পি ট্যাগ মানে ইমেজ ট্যাগ ব্যবহার করলে সেটা পুরো লাইন নিচ্ছে না কেন কারণ হচ্ছে এইচ ওয়ান ট্যাগের আমরা তিনটা বৈশিষ্ট্য জেনে আসছি তাই না কি সেটা পুরো ডিসপ্লেটাকে পুরো একাই নিয়ে নেয় মানে পুরো ডিসপ্লে বলতে পুরো লাইনটা তার একার ঠিক আছে তার এরিয়ায় আর কাউকে সে আসতে দেয় না ঠিক আছে আবার কি করে একটা নির্দিষ্ট সাইজ নিয়ে নেয় টপ বটমে হ্যালো ওয়ালাইকুম আসসালাম মানে যেটা বলছিলাম যে আমাদের এইচ ওয়ান ট্যাগ হ্যাঁ এইচ ওয়ান ট্যাগ কী করতেছে পুরো ডিসপ্লেটাকে একা নিয়ে নিচ্ছে তার মানে কি পুরো লাইনটা তার হ্যাঁ তার ডিসপ্লেটা তার আর ইমেজ ট্যাগ কিন্তু সেটা করতে পারতেছে না মানে ইমেজ ট্যাগ ডিসপ্লেটাকে ব্লক করতে পারতেছে না তার মানে যতটুকু এরিয়া লাগে সে ততটুকুই নিচ্ছে বাকিটুকু অন্য কেউ যদি আসে তাহলে তাকে দিয়ে দিচ্ছে বুঝতে পারছেন তো এখন এই যে এই ইমেজ ট্যাগের এরিয়া এতটুকু লাগছে বাকি জায়গাটুকু পড়ে আছে পরে যে ইমেজ ট্যাগটা ছিল সেটা আবার কি হয়েছে পাশে চলে আসছে তাই না বাট আমরা যদি এইচ ওয়ান ইউজ করি এইচ টু ইউজ করি এগুলো কি করে পুরো লাইন একা নিয়ে নেয় তাই তো এখন একটু খেয়াল করেন সেটা হচ্ছে যে আমরা এই যে ইমেজ ট্যাগ দিয়ে আমরা ইমেজকে কি করতে পারলাম নিয়ে আসতে পারলাম তিনটা জায়গায় থাকতে পারে সেটা আমরা দেখলাম যে যে কোনো জায়গায় থাক না কেন আমরা লিঙ্ক আপ করে দিতে পারবো চাইলে শুধুমাত্র ইমেজ ট্যাগ না বা ইমেজ না আমরা যে কোনো ফাইলকে এখন এই এইভাবে পাতগুলো বলে দিব ঠিক আছে আমার আরও সিএসএস ফাইল থাকতে পারে আরও স্কিপ ফাইল থাকতে পারে আমাদের আরও কি থাকতে পারে যে কুইরি মানে জাভাস্ক্রিপ্ট যে কুইরি সেম জিনিস তো মানে থাকতে পারে এক্সটার্নাল যেগুলা তো এইগুলোকে যখন আমরা লিঙ্ক আপ করবো সেটা কোথায় আছে কিভাবে আছে জাস্ট কি করব আগে আমি আমার অবস্থাটা দেখব এবং ওখান থেকে যদি কোনো ফোল্ডারের ভিতরে ঢুকতে হয় ঢুকবো আর যদি বের হতে হয় বের হবো ঢুকতে গেলে কোনো ফোল্ডারের ভিতরে ঢুকতে গেলে কি করতে হবে ফোল্ডারের নাম স্ল্যাশ দিতে হবে আর কোনো ফোল্ডারের ভিতর থেকে বের হতে গেলে ডাবল ডট স্ল্যাশ দিতে হবে তাই তো আচ্ছা এবার দেখেন আমরা এই যে একটু অ্যাট্রিবিউট যেটা আমাদের ইর জন্য বাকি ছিল মার্কিউ ট্যাগের জন্য এটা একটু দেখে আসি তো মার্কিউ ট্যাগ দিয়ে আমরা কি করতে পারি চলন্ত লেখা তৈরি করতে পারি এখন এই লেখার যে ডিরেক্ট মানে ডিরেকশনটা আছে ডিরেকশনটা হচ্ছে কি রাইট থেকে লেফটে এখন আমরা এটাকে চেঞ্জ করব তার মানে কি এর জন্য এখন অ্যাট্রিবিউট ইউজ করতে হবে না সেটা যদি করতে যাই তাহলে দেখে নেই যে কোথায় আমাদের মার্কিউ ট্যাগ এই যে এখানে তাহলে অ্যাট্রিবিউট লিখতে হয় কোথায় শুরু ট্যাগের ভিতরে নাকি শেষ ট্যাগের শুরু ট্যাগ তাহলে শুরু ট্যাগ কোনটা এটা না তো এখানে আমরা লিখবো এখানে লিখবো হচ্ছে ডিরেকশন অ্যাট্রিবিউট কি attribute direction D I R E C T I O N direction equal ঠিক আছে এখন আমি এখানে কি দিতে পারি কোটেশন দিতে পারি যেমন দেখেন ডাবল কোটেশন দিলাম এখন এখানে ডিরেকশনটাকে বলে দিব যে আমার ডিরেকশনটা কি হবে ডিরেকশন কয় রকমের হতে পারে কয় রকমের হতে পারে ডিরেকশন কি কি বলেন লেফট রাইট আপ ডাউন তাই তো তো আমাদের এখন ডিফল্টভাবে একটা নিয়ে রাখছে কোনটা লেফট লেফট মানে সে রাইট থেকে লেফটে আসতেছে এখন যদি আমি রাইটে ডিরেকশনটা দিতে চাই জাস্ট এখানে লিখে দেবো রাইট ঠিক আছে রাইট তো এখন দেখেন যে আমাদের ডিফল্ট ডিরেকশনটা আছে সেটা চেঞ্জ হয়ে রাইট দিকে যাবে ঠিক আছে ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে না চলে গেছে দেখেন আচ্ছা এটাকে যদি আমরা ডাউন দিই তাহলে কি হবে ডাউন দিলে কি হবে নিচের দিকে আসবে না এই যে দেখেন উপর থেকে নিচে আসতেছে আচ্ছা আমাদের যে এই যে স্কলটা হচ্ছে এটার একটা স্পিড আছে আছে না চাইলে আমরা এটাকে কি করতে পারি বাড়াতে পারি কমাতে পারি যেমন দেখেন এই যে এইটার স্পিডটা একটু স্লো মনে হয় ওইটার থেকে একটু কম দেখেছেন ওইটা খুব দ্রুত যাচ্ছে আর এটা কি হচ্ছে এই যে উপরে ওইটা থেকে স্লো যাচ্ছে না এটা দেখেন তো এটা মনে হচ্ছে যে তাড়াতাড়ি চলে যায় আর এটা দেখেন এটা হচ্ছে কি স্লো চলে যাচ্ছে স্লোলি তাই তো তো আমি একটা বিষয় আপনাদেরকে বলে দেই যে কোনো ওয়েবসাইটে কোনটা কেমন হচ্ছে বা কিভাবে হলো এইটা বোঝার জন্যে আপনারা যেটা করবেন মনে করেন এইটা কিভাবে হয়েছে বা এইটা কিভাবে হয়েছে এটা বোঝার জন্য জাস্ট ওইটার উপরে যেটা যেটাকে দেখতে চাচ্ছেন না ওইটার উপরে মাউস থেকে কি করবেন রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করে যাইতে হবে কোথায় ইনস্পেক্ট তো এখানে ক্লিক করলেই দেখবেন যে এটার জন্য কোন ট্যাগ ইউজ করা আছে আর ওই ট্যাগের কি কি অ্যাট্রিবিউট ইউজ করা আছে একটু খেয়াল করেন যেমন এই যে মার্কিউ ট্যাগ ইউজ করা আছে দেখেছেন এই মার্কিউ ট্যাগের মধ্যে স্কল ডিলে বলে কিছু একটা আছে আছে না স্কল ডিলে কত দেয়া আছে ওয়ান ফিফটি তো আমি যদি এই স্কল ডিলে এই অংশটুকুকে কপি করে নেই নিয়ে যদি আমাদের এখানে রাখি দেখেন এটা আরেকটা অ্যাট্রিবিউট কিন্তু এই যে এখানে রেখে দিলাম স্কল ডিলে কত দেয়া আছে ওয়ান ফিফটি এখন কন্ট্রোলেজ দিয়ে সেভ করলাম যদি আমরা রান করি দেখেন আমাদের যে ফাইলটা ছিল যেটার স্পিডটা বেশি ছিল এখন এটা কি হয়ে গেছে স্লো হয়ে গেছে তাই না তাহলে এইটার কাজ কি বুঝলেন স্কল ডিলে এটা কি করে দিচ্ছে স্লো করে দিচ্ছে স্পিডটাকে স্লো করে দিচ্ছে তো আপনি চাইলে এটাকে কি করতে পারেন বাড়াই দিতে পারেন এই যে এরকম করে দিতে পারেন তাহলে আরও স্লো হবে মেবি দেখেন দেখেছেন হ্যাঁ তাহলে ডিফল্টভাবে যেটা আছে সেই স্পিডটাকে আমরা চাইলে কি করাতে পারি কমাতে পারি বাড়াতে পারি এরকম কিছু তো এখন একটু খেয়াল করেন যে আমরা এই যে এর যে ডিরেকশনটা দেখলাম হ্যাঁ ডিরেকশনটা আপ থেকে ডাউন হচ্ছে আবার কি হচ্ছে লেফট থেকে চাইলে আমরা রাইট করতে পারতেছি রাইট থেকে লেফট করতে পারতেছি আবার ডাউন থেকে আপ করতে পারতেছি তাই না আবার কিছু কিছু দেখবেন যে কি করে অল্টারনেট হয় হ্যাঁ অল্টারনেট হয় না বাম দিক থেকে কোথায় আসতেছে ডান দিকে আসতেছে আবার ডান দিক থেকে ঘুরে আবার কোথায় যাচ্ছে বাম দিকে যাচ্ছে তো এইটা করার জন্য কি করা যেতে পারে এই এইটা করার জন্য আরেকটা অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে বিহেভিয়ার হ্যাঁ তো এই বিহেভিয়ার ইউজ করে আমরা যেটা করতে পারি এটাকে অল্টারনেট করে দিতে পারি মানে একবার লেফট থেকে কোথায় যাবে রাইটে যাবে আরেকবার রাইট থেকে লেফটে যাবে ঠিক আছে সেক্ষেত্রে একটু খেয়াল করেন যে আমি আরেকটা মার্কিউ ট্যাগ মনে করেন নিয়ে নিচ্ছি হ্যাঁ আরেকটা মার্কিউ ট্যাগ নিয়ে নিলাম যেটার মধ্যে এইসব কিছু রাখবো না এই অ্যাট্রিবিউটগুলোকে আমি উঠাই দিলাম ঠিক আছে এটাকে উঠাই দিলাম দেওয়ার পরে এই যে এখান থেকে আমি এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে দেখেন এটার মধ্যে এই যে উপরে যেটা আছে এটার মধ্যে কোনো অ্যাট্রিবিউট ইউজ করা আছে নাই তাহলে ডিফল্টভাবে যেভাবে আসতো সেইভাবে আসার কথা তাই তো সেইভাবে আসছে না ডিফল্টভাবে সে যেভাবে আসতো সেইভাবে এখন আসতেছে বাট আমি চাচ্ছি কি সেটা বাম দিক থেকে যখন এই যে এই দিকে আসতেছে মানে ডান দিক থেকে যখন বাম দিকে এখানে আসতেছে এখানে এসে ভিতরে আর ঢুকে যাবে না সে কি করবে এখানে লাগার পরে আবার ঘুরে এই দিকে আসবে বুঝতে পারছেন তার মানে কি একবার লেফট থেকে রাইট আবার রাইট থেকে লেফট এরকম কিছু একটা করবে তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন বিহেভিয়ার হ্যাঁ ইকুয়াল কি দিবেন এখানে বলেন দেখি এ এল টি আর এন এ টি অল্টারনেট ঠিক আছে অল্টারনেট ঠিক আছে একটু খেয়াল করেন দেখি কি হয় দেখেছেন কি করছে সে সে একবার এদিক থেকে এসে ওইদিকে গিয়ে আবার ঘুরে যাচ্ছে অল্টারনেট হচ্ছে আবার দেখেন ওখানে গিয়ে আর ভিতরে যাবেন আবার ওখান থেকে আবার কোথায় আসবে লেফটে আসবে ঠিক আছে তো এটা কিসের কাজ ওই বিহেভিয়ার অ্যাট্রিবিউটের কাজ তাই তো তো এই কাজটুকু আপনারা এখনও সময় আছে একটু করে ফেলেন ঠিক আছে যতটুকু করলাম মার্কিউ ট্যাগের যতটুকু কাজ করলাম আর ইমেজের যতটুকু কাজ করলাম এই কাজটুকু আপনারা করে ফেলেন এখনই